হে গাইস প্রত্যেক বছরের মতো এবছরও আইপিএল শুরু হয়ে গেছে আপনি হয়তো আইপিএল দেখছিলেন দাদা আপনি যদি আইপিএল দেখছেন তাহলে আপনি জেনে নিন আপনার আইপিএল দেখার এক সেকেন্ডের ভ্যালু মার্কেটে কতটা so guys this is Arnab and you are watching problems to solution video ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব তো করবেন আর ভিডিওটিকে এতটাই শেয়ার করবেন যে আপনার ফ্রেন্ডসরাও অন্তত এটা জানতে পারে ওদের আইপিএল দেখার এক সেকেন্ড টাইমের ভ্যালু মার্কেটে কতটা হতে পারে যেখানে ক্রিকেটের নাম আসবে ওখানে বিসিসিআইয়ের নাম আপনি অবশ্যই শুনবেন বিসিসিআইয়ের যার ফুল ফর্ম হচ্ছে board of control for cricket in India BCCI একটা নন প্রফিট অর্গানাইজেশন যার মেন কাজ হচ্ছে ক্রিকেট থেকে টাকা কামিয়ে ক্রিকেটে ইনভেস্ট করা এইভাবে দু হাজার আটে এক সেট লঞ্চ করা হয় যার নাম দেওয়া হয় আইপিএল যার মধ্যে আট আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি টিম বানানো হয় আর ওই টিমদের অথরিটি দেওয়া হয় যে ওরা যে প্লেয়ার্স চায় ওই প্লেয়ারকে নিতে পারে দু হাজার আটে Set Max Sony Entertainment Television বিসিসিআইকে আট হাজার দুশো কোটি টাকা দিয়েছিলেন দশ বছর লাইভ ব্রডকাস্ট দেখানোর জন্য সেট ম্যাক্সে দু হাজার আট থেকে দু হাজার সতেরো পর্যন্ত সেট ম্যাক্সের রাইট ছিল আপনাকে লাইভ আইপিএল দেখানোর গত বছর থেকে দু হাজার আঠারো থেকে দু হাজার বাইশ স্টার মানে স্টার ইন্ডিয়া স্টার স্পোর্ট দিয়েছে ষোলো হাজার কোটি টাকা বিসিসিআইকে পাঁচ বছরের জন্য এটাকে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন এক বছরে বত্রিশশো কোটি এই বত্রিশশো কোটি স্টার স্পোর্ট দিয়েছে বিসিআইকে লাইভ টেলিকাস্ট দেখানোর জন্য এটা তো হলো মিডিয়া রাইট থেকে ইনকাম তারপর সেকেন্ডারি ইনকাম হচ্ছে স্পন্সারশিপ থেকে আপনাকে যদি জিজ্ঞাসা করি আইপিএলের টাইটেল স্পন্সার কি আপনি বলবেন ভিভো আইপিএল যখন ফার্স্ট টাইম আইপিএল এসেছিল তখন বলা হতো ডিএলএফ আইপিএল তারপর পেপসি আইপিএল আর এখন আইফোনেরও বাপ এসে গেছে ভিভো যার কাছে এত পয়সা আছে এত পয়সা আছে ফোন বানাক আর না বানাক স্পন্সারশিপে ইনভেস্ট করবে ভিভো বিসিসিআইকে দু হাজার দুশো কোটি টাকা দিয়েছে পাঁচ বছরের জন্য শুধু ভিভোর চার letter V I V O আইপিএলের সামনে দেখানোর জন্য তাহলে ভিভো চারশো চল্লিশ কোটি টাকা দিচ্ছে প্রত্যেক বছরে এছাড়া আরও অনেক স্পন্সার রয়েছে যেমন পেটিএম জিও টাটা তো ভাই ফিরাকে কুড়ি হাজার কোটি টাকা পাঁচ বছরে বিসিসিআইয়ের ইনকাম হচ্ছে তাহলে প্রত্যেক বছর চার হাজার কোটি টাকা চার হাজার কোটির যদি চল্লিশ পার্সেন্ট দেখি তাহলে ষোলোশো কোটি টাকা আটটা টিমকে ভাগ করতেই হবে তাহলে প্রত্যেক টিম পেয়ে যাচ্ছে দুশো কোটি টাকা করে এরপর টিম হারুক জিতু আপনি ম্যাচ দেখেন না দেখেন দুশো কোটি টাকা প্রত্যেক টিম বিসিসিআই থেকে পেয়ে যাবে এই যে আপনাকে ইনকাম স্ট্রাকচার বললাম এটাকে বলা হয় সেন্ট্রাল পুল যেটা বিসিসিআই আটটা টিমকে ভাগ করে দেয় এছাড়া টিম নিজেও কামায় ওটা আবার কিভাবে সবার আগে টিমের নিজস্ব ইনকাম হয় স্পন্সারশিপ থেকে আপনি যদি কোনো টিমের টি শার্ট দেখেন টি শার্টের টাইটেল স্পন্সার টি শার্টের সাইডের স্পন্সার হেলমেটেও দেখবেন স্পন্সারশিপ এইভাবে একটা প্লেয়ারের পা থেকে মাথা পর্যন্ত স্পন্সার আর স্পন্সার এইভাবে ইন্ডিভিজুয়াল টিম ইনকাম করে এছাড়া হোম টিকিট থেকেও পয়সা কামায় ধরুন কলকাতাতে ম্যাচ চলছে তার মানে ইডেন গার্ডেনে খেলা হবে এখানে টিকিট প্রাইস থেকেও ইনকাম হয় ধরুন পঞ্চাশ হাজার লোক ম্যাচ দেখতে এসছে আর এক হাজার টাকা মিনিমাম টিকিট প্রাইস করা হয় তাহলে পাঁচ কোটি টাকা স্টেডিয়াম থেকে ইনকাম হচ্ছে টিকিটের প্রাইস হিসেবে এছাড়া টি শার্ট সেল করে আর অনেকভাবে ইনকাম হয় তো ভাই ঘুমা ফিরাকে দেখা যায় তো পার ম্যাচ সাত কোটির কাছাকাছি লোকাল ইনকাম করে এছাড়া লোকাল যে গ্রাউন্ড রয়েছে ওখান থেকেও ইনকাম হয় ধরুন ধরা যাক যারা টিভি এফোর্ড করতে পারে না তারা লোকাল গ্রাউন্ডে ব্যানার লাগায় ওখান থেকেও ইনকাম হয় আইপিএলের প্রাইজ থেকেও ইনকাম হয় দু হাজার আঠারোতে উইনিং টিম ফার্স্ট প্রাইজ হিসেবে কুড়ি কোটি টাকা পেয়েছিল এবং তাহলে তারা দেখা যায় তো যারা আইপিএলের সাথে জুড়ে আছে ওদের প্রত্যেক সেকেন্ডে ইনকামই ইনকাম হচ্ছে তাহলে এবার আমরা একবার দেখে নেব খরচ কোথায় হচ্ছে প্রথমে চল্লিশ কোটি টাকা প্রত্যেক টিমকে দেওয়া হয় প্লেয়ার্স কেনার জন্য তারপর বিডিং করা হয় তারপর অকশান চলে বিডিং মানে আপনি ম্যাক্সিমাম পঁচিশ জন প্লেয়ার সিলেক্ট করতে পারবেন ওর মধ্যে ম্যাক্সিমাম আটজন ওভারসিজ প্লেয়ার সিলেক্ট করতে হবে আর বাকি সতেরো জন আপনাকে ইন্ডিয়ান নিতেই হবে আপনি চাইলে পঁচিশ জনের কমও নিতে পারেন এবছর দু হাজার উনিশে বিডিং এবং অকশান দেখে নেওয়া যাক এই বছর কিংস পাঞ্জাবের ম্যাক্সিমাম পার্স ভ্যালু ছিল ছত্রিশশো কোটি যেখানে স্কোয়ার স্ট্রেন ছিল টোয়েন্টি থ্রি যার মধ্যে ইন্ডিয়ান ফিফটিন এবং ওভারসিজ এইট তারপর প্লেয়ারদের খাওয়া পড়া ট্রাভেলিং ফাইভ স্টার হোটেল এসবের কিছু খরচ আছে তো এই যে আইপিএল এটা একটা গেম নয় এটা একটা বিজনেস মডেল পয়সা কামানোর জন্য মাত্র দু মাসে কত কোটি টাকা কামিয়ে নিয়ে চলে যায় আপনি বিশ্বাস করতে পারবেন না এবার আপনি বলবেন সবার ইনকাম হচ্ছে এ তো ভালো কথা কিন্তু লস কাদের হচ্ছে লস তো আমাদের হচ্ছে না আমাদের ডেলি চার ঘন্টা আমরা আইপিএল থেকে বরবাদ করছি এবার আপনি বলবেন ক্রিকেটে সবার একটা ভালোবাসা আছে ওটা আমারও আছে কিন্তু কিন্তু এই চার ঘন্টা অন্য কেউ কাজে লাগি ওর লাইফে কত কি ইম্প্যাক্ট করছে কারণ লাইফ তো একটাই না তো ঘুমাফিরাকে যেখানে সবার প্রফিট হচ্ছে ওখানে কারো না কারো লস তো হচ্ছে আর মাঝে মাঝে ফ্র্যাঞ্চাইজিদেরও লস হয়ে যায় তারপর যে টিম মেম্বার আছে ওদের যে শুধু প্রফিট হবে তার কোনো মানে নেই ওদেরও লস হয় গত বছর অনেকগুলো টিমের ভালোভাবে লস হয়েছে কিন্তু ওরা লস রিকভার করে কীভাবে ধরুন আপনি জিওর মালিক আপনি একটি টিম কিনলেন দশ কোটিতে আর আর যদি দশ কোটি টাকা পঁয়তাল্লিশ দিনের পর লস হয়ে যায় আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই কারণ এই দশ কোটি টাকায় জিওকে এত প্রমোট করে দেবে এত প্রমোট করে দেবে যেটা এক বছরে কোনো টিভি চ্যানেল করতে পারবে না তো লং টার্ম দেখা যায় তো প্রফিটই হচ্ছে এছাড়া স্টার স্পোর্টস প্রত্যেক বছর তিন হাজার কোটি টাকা যদি বিসিসিআইকে দেয় তাহলে স্টার স্পোর্টকে পাঁচ হাজার থেকে ছ হাজার কোটি টাকা স্পন্সার থেকে কামাতে হবে এক সেকেন্ডে এত টাকা ইনকাম হচ্ছে আইপিএল ব্রডকাস্ট থেকে আপনি শুনে অবাক হয়ে যাবেন তার মানে প্রত্যেক সেকেন্ডে ওদের কত কোটি ইনকাম হচ্ছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা যে ভিউয়ার্স আমাদের এক সেকেন্ড কনভার্ট হয়ে যাচ্ছে কোটিতে লাখে আর আমাদের এক সেকেন্ডের মূল্য আমরা নিজেই জানি না যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আর যদি না ভালো লাগে ডিসলাইক করবেন আর এখন যদি কোনো ডাউট থাকে আইপিএল নিয়ে তাহলে নিচে কমেন্ট করবেন আমি আপনাকে অবশ্যই রিপ্লাই করব এইভাবে ইউজফুল এবং ট্রাস্টেড ইনফরমেশন পেতে প্রবলেমস টু সলিউশনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না I hope to like this video thank you